তো ইমাম আজম চব্বিশ ঘন্টার একটা ঘন্টা ঘুমাইতেন দুপুরের খাবার পরে খালি ঘুমাইছেন পাঁচটা মিনিট হয়েছে তিনশো কিলোমিটার দূর থেকে এক লোক আইছে কত লোক এসে সালাম দিয়ে বললেন হুজুর আছে বাসায় আছে হুজুর দোতলা বিল্ডিংয়ে থাকতেন ইমাম আজম আবু হানিফা নামলেন কষ্ট করে এইমাত্র ঘুমাইলেন একটা ঘন্টার ঘুম মাত্র পাঁচ মিনিট হয়েছে কাঁচা ঘুমটা ভাঙছে ভাই কেন আসছেন বলে হুজুর আসছি একটা মাসালা জানার জন্য তা আমি মাসালা সব ঠিকঠাক করে আনলাম আপনাদের চেহারাটা দেখেই মাসালাটা ভুলে গেছে মাসালা কি হয়েছে ইমাম আজম বলেন আচ্ছা ঠিক আছে মাসালাটা মনে করেন আমার তো একটা ঘন্টা দিনে ঘুম সারা দিনে রাতে আমি একটু রেস্ট নিই বলে আচ্ছা ঠিক আছে যান আবার গিয়ে খালি দশ মিনিট মাথাটা কায়দ করছে মাসালা মনে হয়েছে হুজুর আসেন মাসালা মনে হয়েছে হুজুর দোতলা থেকে কষ্ট করে পাথর বিয়ে বিয়ে নিচে নামলেন মনে হয়েছে বাবা বলে হুজুর মনে তো হলো আপনারা দেখে তো আবার ভুলে গেলাম হলো বলে আচ্ছা ঠিক আছে মনে করেন আমি আসতেছি ঘুমালেন পনেরো মিনিট হয়েছে আবার যায় সালাম দিয়ে বলে হুজুর সালাম মনে হয়েছে আসেন আসলো বাবা বলো হুজুর আবার ভুলে গেছি কয়বার এলো রাগ হইতেন না আপনি আমি হইতাম না আমি তো মনে করি হইতাম ঠিক না এক রাতে একটু ঘুম কম হলে মানুষ ফোন দিলে বিরক্ত লাগে মনে হয় মাহফিল টাবিল সব বাদ দিয়ে দিই ঘুম এমন জিনিস পরে বলে বাবা মনে করো একটু মন খারাপ করে নেই কি ধৈর্য উপরে গেলেন পাঁচ মিনিট হয়েছে খালি মাথাটা কাজ করছেন হুজুর কি হয়েছে মনে হয়েছে জি জি জি জি মনে হয়েছে আসেন বলো বাবা বলো কি মাসালা এত দূর থেকে আসছো তিনশো কিলোমিটার দূর থেকে হাঁটি আসছো কষ্ট করছো অনেক বড় দুর্গ দুর্গম সফর পাহাড়ি পথ বেয়ে বেয়ে আসছো এই ইরাকের কুফানগরীতে বলে বলে হুজুর মাসালাটা হলো এই যে আমরা বাথরুম করি পায়খানা করি এই পায়খানাটা এটা টক না মিষ্টি এটা ফতুয়া আপনি দিবেন দেখছেন নি কানবা চারবারের পরে মনে হয়েছে মাসালাটা এমন তারও বাথরুম নেই ইমাম জিজ্ঞেস করছেন যে আমরা যে বাথরুমটা করি মল ত্যাগ করি পায়খানা করি এই পায়খানাটা কি টক না এটা মিষ্টি আচ্ছা এইরকম প্রশ্ন আপনারা করলে বলতেন যাকে পিটাইলে পরে মাসালা ফতো কথা বলেন জোরে বলেন কত ধৈর্য বলে বাবা তুমি কি তাজা পায়খানার কথা বলছো না বাসি পায়খানা ইমাম আজম যখন এই কথা বললেন লোকটা বললো আপনি দুইটারে ফতুয়া দেন কোনটা কি বলেন কাঁচা পায়খানাটার কি হবে আর বাসিটার কি হবে কোনটা কেমন বলে দেন আমার যেটা লাগে আমি ওইটা নিব দেখছেন ইমাম আজম বললেন যেটা তাজা পায়খানা এইমাত্র করছে ওইটা মিষ্টি আর যেটা বাসি পায়খানা দুই তিন দিন হয়ে গেছে ওইটা টক এই লোক এখন রাগ করে গেছে কি খাইয়ে দেখছেন আপনি বলার সাথে সাথে উত্তর দিলেন দেখছেন কি কারবার রাগ আরো হওয়ার কথা না তারপর রাগ হলেন না বলে বাবা সব জিনিস খেয়ে দেখার লাগে না অভিজ্ঞতার আলোকে বলা যায় হ্যাঁ। সোহান আল্লাহ বলেন বলে কি অভিজ্ঞতাটা বলেন বলে মাসি এটার বৈশিষ্ট্য হলো মিষ্টিতে বসে কিসে মিষ্টি জাতীয় জিনিসে বসে বেশি আর টক জাতীয় জিনিসে বসে কম মানুষ যখন পায়খানা করে বিনা দাওয়াতে একদল মাসি ভ্যান ভ্যান ম্যান ম্যান করে আসে বসে বোঝা গেল তাজা পায়খানা এটা মিষ্টি জাতীয় আর বাসি পায়খানা কখনো মাছি বসে না খুব রেয়ার কম এই জন্য এটা টপ এটা অভিজ্ঞতা নরকে করলাম তখন লোকটা শোনার পরে আস্তে করে চলে গেল ইমাম আজম তো তো ব্যক্তি না একশো বার আল্লাহর এখানে স্বপ্নেই দেখছে চল্লিশটা বছরে সারো যদি ফজরে নামাজ পড়ছে রাতে সামান্যতম ঘুমাতে রমজান মাসে বাষট্টি খতম কোরআন তেলাবাদ করত তার মানে দিনে দুই খতম সোমান আল্লাহ বলেন চিন্তা করতে পারেন পঞ্চান্ন বার নবীজি রোজা মোবারক জিয়ারত করছে খানায় কাবায় গিয়ে প্রথম রাখাতে পনেরো পারা সুরা ফাতে পরে দ্বিতীয় রাখাতে পনেরো পারা দুই রাখাত নামাজে পুরো কোরআন তিরিশ পারা পড়তেন নিজে রমজান মাসে বিশ টাকা তারাবি পড়তেন এবং পড়াইতেন সঙ্গীত সাথীদেরকে নিয়ে ইমাম আবু ইসুফ ইমাম মোহাম্মদ আর সাইবানি এদেরকে নিয়ে তিরাশি হাজার মশালা লিখছেন আল্লাহ আকবর কয় হাজার সাতশো তাবি থেকে জ্ঞান নিছেন ছাত্র ছিল নব্বই হাজার শিক্ষক ছিল সাড়ে ছয় হাজার আটজন সাহাবির সাক্ষাৎ পাইছে তার এতেকালের সময় তা মরছে কোথায় জেলখানায় বসে দেশের বাদশাহ বলছে আপনি প্রধান বিচারপতি হন প্রধান বিচারপতি হব না যদি রাষ্ট্রের নিয়মে বিচার করা লাগে ওই বিচারপতি আমার দরকার নাই আমার প্রধান বিচারপতি বানাইতে পারেন শর্ত হলো আমি কোরআন সুন্নার আলোকে বিচার করব শেষ পর্যন্ত ওই দেশের প্রধান তাকে জেলখানায় নিয়ে গেল জেলখানায় নিয়ে অনেক কষ্ট দিয়েছে জীবনের শেষ বেলায় যখন দেখতেছে জেলখানায় দিল জেলখানায় গিয়ে ফেঁকা বিভাগ চালু করে দিছে জেলখানার যত কারা বন্দী ছিল যারা কারাগারে বন্দি ছিল না আসামি সব আসামিরে করোনা হাদিস পড়ানো শুরু করছে ফতুয়া দেওয়া শুরু করছে সবাইরে মুফতি বানাই দিছে অবাক কিরে জেলখানায় দিলাম ওরে ভর্তি করে যেন সব ঠিকঠাক যেন এগুলো না চলে জেলখানায় যে ফেঁকা বিভাগ চালু করে দিছে সবাইরে মুফতি বানাই দিতেছে হয়ে উনারে মারার ষড়যন্ত্র করলো খাবারের মধ্যে বিষ মিশাইল ইমাম আজম বুঝতে পারলো মাগরীবের দুই দুই রেখাত করে ছয় রাখাত ওয়াবিন করে বিষ মিশ্রিত খাবার না খেলে উপায় নাই খাবারের দানাগুলো বলতেছে বিষ মিশানো খেলেন সেজদায় পরে গেলেন আগে উজু করে সব কিছু পবিত্র হয়ে সেজদায় পরে মারা গেলেন মারা যাওয়ার পরে তার এতেকালে সাত হাজার বার কোরআন মাজিদ তেলাবাদ করা হয়েছে আল্লাহ আকবর বলে এইরকম আমরা ইমাম আজম আবু হানিফাকে মানি আমরা সেই মাঝাবের ইমামকে মানি আর একদল আছে কয় মাঝাব তাজাব মানি না কোরআন মানি হাদিস মানি অন্য কিছু মানি না খোঁজ নিয়ে দেখেন ইবনে তাইমিয়া মানে না জাকির নাক মানে না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে মানে না হয় নাসিরুদ্দিন আলমানিকে মানে না পিস কোনো না কোনো হুজুরকে মানে অথচ নিজেরা বলে আমরা মাঝাব তাজাব মানি না কোরআন মানি হাদিস মানি সুবিধা পাইলে কোরআনও নেই হাদিসও নেই